নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই অক্টোবর মাস অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মাস এই দুর্গাপূজার মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কোন কোন ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন এবং উপায় হিসাবে আপনি এই মাসে কি করবেন সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে দিয়ে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন আর অক্টোবর মাসে আপনার সাথে কি কি ঘটতে পারে ডায়েরি বের করুন ডায়েরিতে লিখে রাখুন কারণ আমি যে সমস্ত ঘটনা জানাতে চলেছি তা কিন্তু অক্টোবর মাসে আপনার সাথে ঘটবেই ঘটবে সুতরাং এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভিডিও শেষে আমি আপনাদের কিছু উপায় জানাবো সেই উপায় যদি মানতে পারেন তবে দেখবেন অক্টোবর মাসে আপনাদের জীবনে যেই সমস্ত দিক থেকে দুর্ভাগ্য আসতে চলেছে তা অনেকটাই প্রশমিত হবে কী সে উপায় জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখুন অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাথে কি কি ঘটতে চলেছে তা জানানোর আগে আমি এই মাসের গ্রহগোচর আপনাদের জানিয়ে রাখি মাসের শুরুতেই অর্থাৎ দোসরা অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে বুধ কন্যা রাশিতে প্রবেশ করছে সতেরোই অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করছে বাইশে অক্টোবর মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করছে তিরিশে অক্টোবর শুক্র গ্রহ ধনু রাশিতে প্রবেশ করছে এই গ্রহ গোচরের পরিপ্রেক্ষিতে এবার আমরা দেখে নিব অক্টোবর মাস অর্থাৎ দুর্গাপূজার মাস কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন ক্ষেত্র শুভ এবং কোন কোন ক্ষেত্র অশুভ প্রথমে আসি শরীর স্বাস্থ্যের কথায় শারীরিক দিক থেকে অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে কারণ এই মাসে বুকের যন্ত্রণা মাথার সমস্যা এবং গোটা বডিতে পেন দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় চক্ষু সমস্যা এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে এছাড়াও মাসের প্রথম মধ্যম ভাগ পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কাজেই পিতার শরীর স্বাস্থ্যের দিকে যত্নবান হতে হবে এছাড়াও চতুর্থভাবে রাহুর অবস্থান আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে অষ্টমে রবি ও বুধ ষোলোই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে কাজেই আপনার মান সম্মান নষ্ট হতে পারে আপনি প্রচণ্ড শারীরিক সমস্যায় ভুগবেন শুধু তাই নয় নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বিশেষ করে যে সমস্ত মহিলারা নবজাতকের জন্ম দিতে চলেছেন তাদের খুব সাবধানে থাকতে হবে নচেত যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু সতেরোই অক্টোবর থেকে রবি ও মঙ্গল ভাগ্যভাবে অবস্থান করবে কাজেই সতেরোই অক্টোবর থেকে আপনি ধীরে ধীরে ভাগ্যের সাহায্য পাবে কিন্তু রাগ বৃদ্ধি পাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সতেরোই অক্টোবর রবি ভাগ্যভাবে প্রবেশ করবে বাইশে অক্টোবর মঙ্গল ভাগ্যভাবে প্রবেশ করবে রবি ও মঙ্গল একত্রে সংযুক্তিকরণ ঘটবে যার প্রভাব পড়বে পুরোপুরি আপনার উপর আপনার মান সম্মান বৃদ্ধি পাবে শারীরিক সমস্যা কিছুটা হলেও কমবে যারা মেডিসিনের ব্যবসা করেন কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের জন্য সতেরোই অক্টোবরের পরবর্তী সময় যথেষ্ট শুভ যাবে দ্বাদশভাবে বৃহস্পতি ও শনি নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করছে কাজেই এই সময় যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার শুভ যোগাযোগ আসবে কারণ দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গ করে কাজেই বিদেশে যাওয়ার সুযোগ আসবে তবে বিদেশে গিয়ে সমস্যায় পড়তে পারেন কাজেই আগে থেকে আপনাকে সচেতন থাকতে হবে এই সময় আপনার বিদেশ থেকে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে কাজেই যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশ থেকে সরাসরি অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি কিন্তু যথেষ্ট শুভ যাবে তবে আপনার অর্থনৈতিক উপার্জন যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি খরচও বৃদ্ধি পাবে কর্মভাবে শুক্র ও কেতু অবস্থান করছে কাজেই কর্মক্ষেত্রে আপনার কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে তবে মনে রাখবেন কর্মক্ষেত্রে আপনি যতটা পরিশ্রম করবেন ততটা রেজাল্ট পাবেন না কাজেই একবারে ভেঙে পড়বেন না ধৈর্য রাখুন কারণ সামনের সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আবার শুভ আসছে এই মাসে আপনার ভোগ বৃদ্ধি পাবে এই মাসে আপনি যদি গাড়ি বাড়ি বা কোনো ভোগ্য জাতীয় পণ্য প্রসাধন জাতীয় দ্রব্য ক্রয় করতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট পারিবারিক জীবন এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির থাকবে তবে এই মাসের মধ্যভাগের পর থেকে আপনি আপনার জীবনসাথীর সহযোগিতা পাবেন যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য পাত্র বা পাত্রী দেখাশোনা করছেন কিন্তু পাত্র বা পাত্রী পছন্দসই পাননি এই মাসে আপনি পছন্দসই পাত্র পাত্রীর সন্ধান পাবেন এবং আপনি যদি সামান্য কম্প্রোমাইজ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার বিবাহের দিনক্ষণ স্থির হয়ে যাবে এই মাসে আপনার প্রেমের কামনা বাসনা বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকাদের সম্পর্কে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটতে পারে কাজেই নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন নচেৎ তৃতীয় পক্ষের প্রবেশের কারণে আপনার প্রেম জীবনকে নষ্ট করে দিতে পারে এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায় অক্টোবর মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বৃহস্পতি মন্ত্র জপ করুন আপনি এখানে তিনটি বৃহস্পতি মন্ত্র দেখতে পাচ্ছেন যে কোনো একটি বৃহস্পতি মন্ত্র আপনি আপনার সুবিধা মতো একশো আটবার করে জপ করুন অবশ্যই উপকার পাবেন এছাড়াও আপনি প্রতিদিন অবশ্যই সূর্য মন্ত্র জপ করুন সূর্য মন্ত্রটি হল ওম আদিত্যায় নম এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে শুদ্ধাচারে উচ্চারণ করুন দেখবেন উপকার পাবেন এবং আপনার শত্রুপক্ষ অনেকটাই জব্দ হবেন আর যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র আমাকে দিয়ে বিচার করাতে চান তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন নম্বরটি হল eight nine one eight zero two double one five four এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি আপনাদের বুকিং পদ্ধতি ও পারিশ্রমিক যথাসময়ে জানিয়ে দেবো প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ